আসসালামু আলাইকুম শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসমইন জাতীয় সংবিধান দিবস উপলক্ষে কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা আজ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা আজ উখিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহকারী কমিশনার ভূমি সালে আহমদ সহ সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেন সভায় সংবিধানের মৌলিক অধিকার নিশ্চিত ও রাষ্ট্রীয় আইনগত সুবিধা সমূহ তুলে ধরা হয় এদিকে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আজ সকালে চকরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ নেন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে রেজুখালের উপর তৈরি হবে সাম্পানের আকৃতির সেতু সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এতে প্রথম ধাপে এক হাজার বিরানব্বই কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যয়ে কক্সবাজার শহরের কলাতলি থেকে উখিয়া উপজেলার পাটুয়াটেক পর্যন্ত তিরিশ দশমিক চল্লিশ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে এছাড়া রেজুখালের উপর তৈরি করা হবে তিনশো পাঁচ মিটারের দুই লেনের সেতু এই সেতুতে নকশা তৈরি করা হয়েছে কক্সবাজারের ঐতিহ্য ঐতিহ্য বহনকারী সাম্পানের আদলে যার নকশা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে বলে জানা গেছে সেতুটি বেড়াতে আসা পর্যটকদের জন্য আশেপাশের সৌন্দর্য উপভোগে থাকবে প্রশস্ত ফুটপাত এবং পার্কিং সুবিধা রাতের আলোয় ঝলমলে পরিবেশে রেজুকালের সৌন্দর্যতা উপভোগ করার ব্যবস্থা থাকবে সুউচ্চ সেতুটির ডিজাইন করা হয়েছে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এবং নান্দনিক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সেতুটি এবছরের ডিসেম্বরের শুরু হয়ে আগামী দু সালে শেষ করার পরিকল্পনা রয়েছে বান্দরবনের লামাই বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে আজ শুক্রবার সকালে আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে নিহতরা হলেন খতিজা বিবি ও আমির আলী এ সময় মোজাম্মেল হক বয়াতি নামের আরও একজন আহত হন আহত মোজাম্মেল হককে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আজিজনগর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম বলেন সকালে সোহরাবপাড়ায় বন্য হাতির পাল তাণ্ডব চালায় এ সময় হাতির দল বাড়িঘর দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে আজিজনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন জনপ্রতিনিধিদের সুপারিশ ও কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত গেছে সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুটা দশ মিনিটে চলবে রাত আটটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা উনিশ মিনিটে চলবে রাত দুটা তিরিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা তিরিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটন বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় অন্যথায় স্রোতের সাগরমুখী টানে মৃত্যুও ঘটতে পারে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিটে